ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাচ্ছি নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমরার তো কাছে ভাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমরার তো কাছে সেবায় সকল পুরানো বেলা গনালো সকল পুরানো বেলা গনালো কেমন করে সেই দিন চলে যায় নয় মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমরা তো কাছে ভাই এই দুনিয়াতে যারা পাশে ছিল একে একে তারা চলে গেল এই দুনিয়াতে যারা পাশে ছিল একে একে তারা চলে গেল সেই দিন কখন চলে যাবে আমরা সেই দিন কখন চলে যাবে আমরা নয় তো কারণ নাই জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমরা রে তো কাছে ভাই ওই গুরু স্থানে কত মুর্দা রেখে একে একে সবাই চলে গেলেন স্থানে কত মুর্দা রেখে একে একে সবাই চলে গেলে সেই দিন কখন চলে যাবে আমরা সেই দিন কখন চলে যাবে আমরা নয় তো কারো ভাই নয় জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমরা Elohim